হ্যালো আসসালামু আলাইকুম আজকের আমরা কথা বলবো যে সৃজনশীল এক নম্বর প্রশ্নটা আমাদের যে সৃজনশীল প্রথম প্রশ্নটা ছিল তো ওই প্রশ্ন তিনটা দেখানো হয়েছে তিনটা সমাধান করা হয়েছে মাত্র একটা তো একটা যে সমাধান করছি সে একটা সমাধানের করা হয়েছে যাতে ওইটা তিনটা সমাধান করি নাই এই কারণে যাতে আমাদের ভিডিওটা অনেক বেশি লং হয়েছে তো চাই বেশি লং করব না তো তার দ্বিতীয়টা যে বি নাম্বার প্রশ্নটা আমাদের বি নাম্বার প্রশ্নটা ছিল যে a minus one by a whole square এর মান নির্ণয় করো তো আমাদের বি নাম্বার প্রশ্নটা এটা তো আমরা লিখতে পারি এ হতে পাই এ মানে হতে পাই আমাদের এ এ এটা কিসের এর মানটা কই পেলাম a plus one by a সমান সমান টু আমরা এক নম্বর প্রশ্ন মানে এ নাম্বার প্রশ্নটা যা ছিল যে এক নম্বর প্রশ্নের এ যেটা ছিল ওইটা যে এখানে আমরা অ্যান্সার বাইর করছিলাম যে a plus one by a সমান সমান টু তা প্রধানত রাশিটা কি আমাদের a minus one by a whole square তো হোল স্কোয়ার সূত্রটাকে আমরা সূত্রটা বসাবো যে a plus one by a whole square সূত্র কি যে a plus one by a whole square minus four a b তো ফোর এ বি হলে দেখুন এইটার এইটা কাটাকাটি যায় এইটা এইটা কাটাকাটি যায় থাকে কি যে দেখুন এইটার মান কি এ আমরা কিন্তু এক নাম্বার যেমন এ প্রশ্নটা পেয়েছিলাম মান মানটা বসাই দিলাম যাতে অঙ্কটা শর্টকাট করার জন্য যে দেখুন মান টু তো টুর পার square minus minus four four four a এখানে না রাখলে হবে কেটে দেবেন তো একটু লিখে নেবেন যে প্লাস ওয়ান বাই এ সমান সমান টু বসিয়ে যেটি লিখে নিলে যাতে ভালো হবে যে যে এক্সামিনেশন আপনার প্রশ্নটা দেখবে সে বুঝতে পারবে যাতে সহজেই দেখুন দুই দুগুণে চার মাইনাস চার সমান সমান মাইনাস প্লাস চার মাইনাস চার তবে মাইনাস প্লাস কাটাকাটি গেলে থাকে জিরো অতএব নির্ণয় মান কত জিরো তো এইভাবে অঙ্কটা করতে হবে তো আশা করি আপনার অঙ্কটা যে আপনারা বুঝতে পারছেন আর যদি কারো বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের প্রতিদিনের অঙ্কগুলো আপনারা পেতে পারেন আর অবশ্যই প্রতিটা অঙ্ক দেখার চেষ্টা করবেন যাতে আপনাদের অঙ্কের ভিতরে কোনো সমস্যা না থাকে আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে হবে কি আপনাদের কোনো যদি সমস্যা হয় যে যে অধ্যায় ভিত্তিক তাহলে সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন আর আমাদের সৃজনশীল নিয়ে আর কথা বলতে বলতেছি আর সৃজনশীল শেষ হলে অবশ্যই নেক্সট অধ্যায় ধরব যে সে অধ্যায় থাকবে আমাদের থ্রি দশমিক টু তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ